আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা নতুন একটা ইভেন্ট নিয়ে এই ইভেন্টটা হলো বিটিএসের ফ্যাডেট উইল নিউ ইমোট আর কি হ্যাপি ফ্যান্টাসি যাই হোক ওই ইভেন্টের ভিডিওটা নিয়ে আমরা আজকে আসছি কথা বলবো ইভেন্টটা নিব ইভেন্ট বিটিএসের বান্ডিল বের করবো দুটো ফ্রি একটা টোকেন দিয়ে বের করেছিলাম এটা ইন্ট্রোর পরে আমরা চলে আসবো আবার ভিডিওতে miljarder. ইন্টার পরে চলে আসলাম আমরা আবার ভিডিওতে আমাদের যে ইজি পিজি ইমোটের যে ইভেন্টটা ছিল সেই ইভেন্টে আমরা এখন স্পিন করবো আমি দুইটা জিনিস বাদ দিয়ে নিই গান বক্সের দুইটা দুটোটা বাদ দিয়ে দিলাম ওকে নয় স্পিন দিয়ে আমরা শুরু করবো ইমোটের যেই স্পিনটা ছিল ওইটা নেওয়ার জন্য এখন ইমোটটা জোস ছিল নয় ডায়মন্ডের স্পিন ডোন রিবি নেগিন দিয়ে মেরে দিলাম কি পাই আমরা একটা টি শার্ট পেয়েছি ফিমেল টি শার্ট মিস ডায়মন্ডের স্পিন কিউ ফ্র্যাগমেন্টস উনচল্লিশ ডায়মন্ডের স্পিন মেয়েদের কস্টিউমের একটা আবার উনসত্তর ডায়মন্ডের স্পিন লুট বক্স নিরানব্বই ডায়মন্ডের স্পিনটা আমরা মারতে যাচ্ছি ডায়মন্ড রয়্যাল বাউচার একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন প্যারাশুট পেয়ে গেলাম একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটে কোনটা পাবো বিটিএস ক্রিস্টালটাই পেয়ে গেলাম এখন চারশো নিরানব্বই ডায়মন্ড স্পিন দিয়ে আমার রিমোট নিতে হবে জরিনার ভালোবাসা পেলাম না ওকে বের হয়ে যাই আমরা এখান থেকে বিটিএসের বান্ডেলটা নিয়ে নিই আমরা ও আমরা বলে দিই এর আগে তো দুটো আমরা পেয়েছিলাম এই জন্য একটা মারলে আমরা পেয়ে যাবো আমাদের মেন ভান্ডেলটা পেয়ে গেলাম কথা বলতে না বলতে যাক আরও একটা মারবো কিছুক্ষণ পরে দেখা যাক আমরা প্রথমে বাউলটে যাই ফ্যাশন ইমট ইমটটা ইকিউব করি লবি ইমোটটাই বাদ দিয়ে দিই যাক লবি ড্যান্স দরকার নেই আমার কালেকশন লুট বক্সটা জোস ছিল নেব না যেটা ছিল সেটাই থাকুক প্যারাশুটটাও জোস যেটা আছে সেটাই থাকুক others cube fragments diamond red voucher বান্ডিলটা আমরা খুলে ফেলি আমরা পরিয়ে ফেলবো বান্ডিলটা সমস্যা নেই শুধু ড্রেসটা পরাবো আর কিছু পরাবো না ড্রেসটা আর মাস্কটা পরাবো কারণ আমার অনেক ইচ্ছা ছিল এটা নেওয়ার ওফ ওপি লাগতেছে এখন লাভ ভালোবাসা সবার জন্য এখন ড্রেস আপটা সুন্দর না সবাই দেখেন যাক সবাই কমেন্ট করবেন বড় ভাইকে সাপোর্ট করবেন অলওয়েজ এখন আমাদের যেই ছিল এটা দেখেন কিভাবে এটা নিই এই যে আমরা ফ্রি যেটা দেওয়ার ছিল সেটা নিয়ে নিলাম ফ্রি বিটিএস ক্রিস্টাল ওকে এটা খেলে খেলে পূরণ করতেছে মিশনগুলো এখন আমরা স্পিন করব এখন আর চুজ অপশন নেই স্পিন মারবো স্পিন দেখি আমরা এখন কোন ড্রেসটা পাই এখন আর চুজ করতে দেবে না ডাইরেক্ট স্পিন কোনটা পাই এখন আমরা কোনটা পাই সবুজটা নাকি নীলটা নীলটা পেলে মনে হয় বেস্ট হবে সবুজটাই দিয়ে দিল ব্যাগে দিয়ে দিই আমরা ওপেন করব না বান্ডিলটা কেটে দেই যাক কোবরার চুলের সাথে এটা মেনে মানায় গেছে রেখে দিলাম যে বিটিএসের যেই অ্যাবাদারটা পেয়েছিলাম ওটা দেখালাম অনেকগুলো ইভেন্ট কমপ্লিট করতে হচ্ছে গাইস অনেকগুলো ইভেন্ট আমাদের যে বিটিএসের ড্যান্স এর আগে দুটা বান্ডেল পেয়েছিলাম গাইস এখন পেলাম একটা তিনটা আর এর আগে একটা নিলাম চারটা চারটা বান্ডিলের মধ্যে তিনটা বান্ডিল রয়ে গেল আর একটা বান্ডিল খুলে ফেললাম আর এমনি আমার বান্ডিল সেকশনে আনক্লেইমড অবস্থায় অনেকগুলো বান্ডিল আছে ডায়মন্ড রয়্যাল যেটা পেয়েছে ওইটাও রেখে দিয়েছি যাক ভালোবাসা সবার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন আজ ভিডিওটা এই পর্যন্তই গুড বাই আল্লাহ হাফেজ